দাঁড়াও বাচ্চা কোথায় যাচ্ছ বাবা আমরা কালো পাহাড়ে যাচ্ছি কালো পাহাড়ে তোমরা কেন যাচ্ছ ওখানে তোমাদের মাসি থাকে নাকি ওখানে যাচ্ছ আমরা কোথায় যাই তুই কেন তো ভাবছিস হ্যাঁ আরে বলছি কি শোনো ওই কালো পাহাড়ে একটা পুরনো বাড়ি রয়েছে তাতে মহারানী সোপার আর আত্মহত্যা ঘুরে বেড়ায় মহারানী সোপারা এ কিরকম নাম ওই নাম ভেবো না তোমরা ওকে দেখার পর তোমাদের নুনু ছোট হয়ে যাবে প্যান্টও মুতে দিতে পারো আরে বাবা মনে হয় সত্যি কথাই বলছি চল বাড়ি চল বুড়োর কথা শুনিস না শুধু ভয় দেখাচ্ছে আমাদের ভূত ফুত কিছু হয় না চল আমরা চাই চল আরে ওই যে পুরোনো বাড়িটা আছে না ওটা মানে কি বল ওটা মানে কি খাজানা আরে বুড়াটা বুড়োটা যে আমাদের খাজানা নেই আবে তাহলে জলদি চল খাজানার জন্য আমি অনেক জায়গায় যেতে পারি চল আবে ওই দেখ পুরনো বাড়িটা আবে এখানে তো একটা ঘর দেখতে পাচ্ছি না ভাই ঘর দেখতে পাচ্ছিস না কিন্তু আমি পুরো খাজানা দেখতে পাচ্ছি কোথায় খাজানা দেখা আবে তুই একটু দিমাগ লাগা দেখ বাড়ি যদি অত বড় হয় তাহলে ভাব খাজানা কত বড় হবে খাজানা কত বেশি হবে আমি এখন থেকে খাজানার গন্ধ শুনতে পাচ্ছি আবে তাহলে দেরি করছিস কেন চলবে আবে ভোঁসড়িকে দাঁড়া রে এখান পর্যন্ত তো চলে এলাম কিন্তু উপরে উঠবো কেমন করে এখান থেকে তো কোনো সিঁড়ি বা রাস্তা পাচ্ছি না ভাই আবে এখান পর্যন্ত আসতেই আমার মানা হাড্ডি ফাড্ডি সব এক জায়গায় হয়ে গেছে আবে উঠ এখানে কিছু লেখা আছে দেখ আবে এই ল্যাবটা তো হিন্দি লেখা আছে अगर जाना चाहते हो ऊपर तो बैठना पड़ेगा मुझ पर ওই প্রথমে তুই বস বাবা হারাম কর চ তুই আর আমি একসাথে বসবো আরে আরে- আরে কোথায় যাচ্ছি আরে উপরে যাচ্ছি আবে এখন আমার বিয়ে হয়নি এত জলদি আমি উপরে যাব না এ বাঁচাও রে আবে পাহাড়ের উপরের কথা বলছি বে ভোসড়িকে ও পৌঁছে গেছি মনে হচ্ছে ওয়াও হ্যাভি সুন্দর বাড়িটা কিন্তু আরে কে এ আচানক কিভাবে লাইট কেন জ্বললো কে জ্বালালো আবে বাড়া আমি কি জানি বে চল ভিতরে চল খাজানাটা নিয়ে আসি হালকা চ আবে তুই এত কাপড় কেন বে আবে দরজা আমি খুলি না বে কেমনে এমনি খুলে গেছে ভয়ে আমার গাঁড় ফাটছে আবে এবার আমাকেও কিন্তু হালকা হালকা ভয় লাগছে বে শালা ওই সোফারা আবার তুই যে বলেছিলিস যে ভূত ভূত কিছু হয়নি এইবার তোর কি হয়েছে এইবার তোর কি হয়েছে আবার চল খাজানাটা নিয়ে আসি আমি যাব না আবার চল আরে মাইয়া এইবার দরজাটাও তো আপনি বন্ধ হয়ে গেছে বে এইবার কি হবে বে মহারানী সোপারার ছবি সে তো মরে গেছে তো বে আবে ওই কিছু শুনতে পাচ্ছিস হ্যাঁ নপুরের শব্দ শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে মহারানী সবার আর যে ভূতরা এখান থেকে ঘুরছে বে আবে ল্যাবড়া ভয় দেখাসনি মারা গাঁড় ফাটে রেবে ভয়ে আবে আমি কি ভয় দেখাবো আমার নিজের বড় ফ্যাপসা লাল হয়ে গেছে আবে সেই বুড়োটা ঠিক বলেছিল তার কথা আমরা শুনলাম না আবে যখন সিংহ এখানে দাঁড়িয়েছে তখন তুই বিড়ালকে কেন ভয় করবি চল আবে বন্ধুক আমাদের দিকে কেন ভাগ ভৌসড়িকে আমার মনে হচ্ছে যে ওই সিঁড়ির উপর দিয়ে কেউ গেছে এক্ষুনি সোপার সোপারার ভূত চল একটু দেখে আসি আবে আমাকে কি ভয় লাগছে বে আবে পিছে দেখবি না ওই দেখ একটা বক্স দেখা যাচ্ছে ওই বক্সেই খাজানা রয়েছে কেন এসেছো তোমরা আবে দেওয়ালের উপরে উল্টা কিভাবে চলছে বে আবে আমি কি করে জানবো বে ওকে জিজ্ঞাসা কর এখানে তোরা কি মরার জন্য এসেছিস মহারানী জি আমরা এখানে মরার জন্য আসেনি খাজানা নিতে এসেছি খাজানা বেঁচে থাকলে তো খাজানা নিতে পারবি তোরা আমাদের আর খাজানার দরকার নেই ছেড়ে দিলেই হবে শুধু ছেড়ে দাও লোক এখানে আসে নিজের ইচ্ছায় কিন্তু যায় আমার ইচ্ছা আবে তুই এই বক্সটাকে টান আমি আমার কথায় ওকে ফাঁসিয়ে নিচ্ছি ওই আদমাটাকে আরে তুমি কত সুন্দর পুরো একটা পরীর মতো দেখতে তোমায় থ্যাংক ইউ আমি নিয়েছি আবে এখানে দাঁড়িয়ে চলো পালা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা আমাকে ধোকা দিয়েছ আরে মাইয়া মার মনে হচ্ছে এই রেখাটার বাইরেও বেরোতে পারবে না আবে বেঁচে গেছি আমরা কি এই দাগটার বাইরে আর আসতে পারবে না ও আরে ভূত নেকে আসবে তোমার মসজিদে যাবে আমার মসজিদে এখানে কি নাটক চলছে নাকি ভাগ ভংসড়ে কি এইবার তুমি বোঝো ঠেলা আবে ওই বক্সটা আমাকে দে দে নাই তো আবে না তো কি দুমনি কি করে নেবে করে আবে তুই নিচে কেন দেখছো খাজানা তো আমার কাছে আবে হারবে ওখান থেকে পালা আবে ভোঁসড়িকে নিচে দেখ নিচে